ए बड़ा केटा जोड हर तो साथ होय रे सा खाई सेरे बरी जा जा हर जा बिर जा भाई के दूसरा ले এ ভাই চা আছে আছে ওই করাপাতি দিয়ে চা দাও একটু চা দাও করাপাতি দিয়ে একটু চা দাও বসেন বসেন বসেন আর আমার বহুত সময় নাই তুমি চা বানাও Saya berada di kita tuh, bar. Tahu satu ini, tak kait saya beritahu. Dah, dah. Hello এ তোকে বাহিনী বুনি লই আই দেই এই জায়গা তাড়াতাড়ি আয় এই সাইড দোকানে তাড়াতাড়ি আয় কই গেলে কই এই ভাই এই এই কোনটা কই গেলে কোন দিকে আসা এই কোন দিকে আছে আপনি কো ভাই হ্যাঁ ও দিয়ে আমি তো এখন এখানে বসি দেখি ও গেছে কই ও কোথা নেতা লইয়াই টেংরি টুংরি ছুটে হেলাই তোমার তো আমার ঠিক পায় না কিনা হ্যাঁ? গেছে কই গেছে তো আমি বাইতেছি না আমার সাথে হেলাইতেছে তুই না তুই কই নেই আমি তো ওকে কই ওকে ওর ওর সব লইয়া আমরা কি হালাই নিয়ে আনে আরে আমি এই যে বইছি ওই এই chair chair head chair head কান পাছাই দুইটা দেবো আনে দেখবি আনে এ চেয়ার কি কিনছে হিরা গুড়া হয়তো এ চেহারা নই জান বহেনে হিরা গুড়া সুড়াই দেবো দেখবি আনে গেছে কই দেখ দেখ সুড়াই দেবো আনে ও সেনে ও সেনে হ্যাঁ। কার বাইক নিয়ে গায়ে আসতেছে ও সেনে তোর সাহা লাইতেছে তুই আমার ডাকে কও না তোর সাহা লাইতেছে তুই আমাকে কইছো এই আমার এলাকায় নেতাগিরি এই নেতার এখন বাতাসে এই বেড়া নেতার এখন বাতাসে তুই আমার বাইক নিয়া তুই আমার ফোন দিলি নেতা আরে আমার এই দাগ খাইছে সাহানি সব এসে হালাইতেছে চা খাইতে বলছো হালাইতেছে কোথার বাড়াইতেছে এটা নেতা আইছে আই আমার নাম না তুই ট্যাংরি টুংরি ছুটে গেলাম আনো কে আর খবর আমি মরছি বাতি নেতার বাতাসে এতাসে আমি তো আইন বলি খেয়েছেন আমার গেছে আমি এই পাইছি তুই গেলি তুই আমাকে নাই দেখছো তুই দিছি কয়টা দেখছো দৌড়াইলে হ্যাঁ? দৌড়াইলে দেখছো হ্যাঁ তুই তো আনলি না আনে হ্যাঁ। দিছি লোকজনে দৌড়াইছে টুংরি মানে, নেতার ওইসব পাতি নেতার বাতাসে এলাকায় কি কও না লোকজন লইয়া হ্যাঁ হ্যাঁ ফোন করে আবার ফোন হ্যাঁ। করে টাচ মোবাইল বাইরে রে আবার হ্যাঁ। ফোন করে ও ভাই আসলে কি মন মেজাজ ভালো হলে না হ্যাঁ। মন মেজাজ খুব খারাপ হলে এই জন্য করছি ভাই মনে কিছু করি না ভাই মানে, জাগান মনে কিছু করি না হ্যাঁ। ভাই ভাই মনে কিছু খারাপ মার আর না মানুষ মানুষ ভাইদেরা মোরা সবাই মিললে হ্যাঁ। হ্যাঁ? দেখছেন হ্যাঁ মিললে মিললে মনে মানুষ মামা একটা কথা গঞ্জাম আছে না না কথা কই ভাই করতে না এই পৃথিবীতে চিরদিন কেউ মাথা বাইন যায় নাই আইছে ভাই তোমার চাবি এই মাথা বাইন যে মানুষ হয় না আইছে চিরদিন তাহলে ভাই ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই দেখা রে দেখা হইবেন ভাই মন মেজাজ ভালো হলে না ভাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবার দেখা হইবে আচ্ছা করতে পারে না বুঝছো মনির পরিচয় আগে পায় নাই